হ্যালো গাইস সালামু আলাইকুম চলে আসলাম অরভিজের পক্ষ থেকে আমি অভি দেখাবো আপনাদের নতুন আমাদের ঈদের কালেকশন গুলা তো প্লিজ এই যে শার্টগুলো দেখছেন এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে তিনটা চারটা করে কালার আমাদের অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা এম এল এক্সেল গুলো অ্যাভেলেবেল আছে তো যারা ক্যাজুয়াল শার্ট খুঁজতে চান আমাদের কাছে এসে দেখতে পারেন প্রত্যেকটার মধ্যে দুইটা তিনটা করে কালার হবে এবং কাপড়গুলো খুব কোয়ালিটিফুল হবে গরমে পরে আরাম পাবেন এই যে দেখেন এটার মধ্যে দুইটা তিনটা করে কালার হবে আমি দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার হবে size available M L XL এই যে এটার মধ্যে কালার হবে চারটা অরবিন্দ কাপড়ের মধ্যে ইন্ডিয়ান এটা আমাদের নিজেদের মেড তৈরি করা পরে আরাম পাবেন এগুলোর মধ্যে হ্যাঁ সো এরকম আরো অনেক কালেকশন আছে আমি দেখাচ্ছি একটা একটা করে এটা একটা আছে বর্ডার লেস বর্ডার ছাড়া এবং কাপড়গুলো খুবই প্রিমিয়াম কাপড় এই যে একটা আছে ওইটার মধ্যে ভার্সন এটা একটা আছে অরবিন্দ কাপড়ের মধ্যে এটা একটা ভার্সন এটা আছে কটন ফেব্রিকের মধ্যে কটন ইন্ডিয়ান কটন এটাও কটনের মধ্যে এবং যদি কেউ ক্যাজুয়াল এর মধ্যে এক কালার চাচ্ছেন হালকা কন্ট্রাস্ট পেয়ে যাবেন এটার মধ্যে চারটা কালার আছে size available M L XL এটার মধ্যে তিনটা কালার আছে আগে আরেকটা কালার দেখাইছি আমি অরবিন্দ কাপুর অরবিন্দ কাপুর খুবই সুন্দর কালারফুল শার্ট খুবই সুন্দর এটার মধ্যেও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে একটা আরেকটা ভিতরে আছে সব গুলো আমাদের দেখানো পসিবল না তো আমরা ট্রাই করব আপনাদেরকে যতটুকু ডিসপ্লের মধ্যে আছে দেখানোর জন্য এবং আপনারা আমাদের শোরুমে আসেন এসে দেখেন আমাদের আরো বিভিন্ন ধরনের নিউ নিউ কালেকশন অ্যাভেলেবেল আছে আর হ্যাঁ আমাদের প্রত্যেক সপ্তাহে কালেকশন ঢুকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা কাপড় খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ഒന്നും